chance to be rude Hey kid, don't ever let them get inside your head They'll tell you what to do in life স্বপ্নের তাজমহল ক্যাফে আর একটা দুইটাই সেম জিনিস স্বপ্নের তাজমহল হোটেল এনেছে চলো আমরা এটাতে যাই একটু বাতাস টাতাস আছে তাই না এটাতে হ্যাঁ ওই যে এখানে বসা যায় টেবিলে আচ্ছা, আচ্ছা। এটা তো না এটা তো না আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে সামনেরটাতে এইটা একটা রেস্টুরেন্ট এখানেও দেখি মানুষ কয়জন কত করে যাচ্ছে এই এই ভাই বারোটা কত টাকা দেবো বারোটা দুই হাজার আর বেসার কথা বলে বেসার যে কত রে ভাইটা বারগন্ধ তিন সারা দেই হ্যাঁ এটা হইলে বাজা কি ফ্রি কত রুপির ওজন আছে দুই কেজির উপরে বারো এটা ভাতা সহ কত পড়বে মানে দাম এখানেই পড়ে সব তাহলে এটা চার হাজার টাকা পড়বে আপনার তারপরে una Barcelona. De aquí. কিলো কত জিজ্ঞেস করো কেজি কেজি ওয়াইজ ওটা কি কেজি ছিল ছিল ভাই কেজি না থেকে সবাই ইলিশ মাছ কিনছে এখানে চিংড়ি মাছও কিনতে পাওয়া যায় তো এই ইলিশ মাছগুলো এখান থেকে কিনে তারপর এখানে কাটাকাটি করে এখানে মশলা মাখি ওরা ভেজে দেয় ফ্রাই করে দেয় তারপর আপনি এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাবারের অর্ডার দেবেন ভাত বেগুন ভাজা ও বিভিন্ন রকমের ভর্তা ওগুলো প্রাইস আলাদা আলাদা তো আমি খাওয়ার পর আপনাকে বলতে পারবো কোনটার প্রাইস কত তো এখানকার প্রায় সব রেস্টুরেন্টগুলোতেই একই রকম দাম তারপরেও আপনারা সবসময় দামাদামি করে তারপরে আচ্ছা একটা ডিম আলাদা একটা ডিম ছাড়া হবে আচ্ছা, এটা কম এটা বেশি মনে হয় আচ্ছা আচ্ছা এটা দেখতে হবে কার দেখা কার কত করে কেজি ভাই পনেরোশো টাকা কেজি নাকি তিন হাজার দুই কেজি ওকে দেব হ্যাঁ তিন হাজার দেখুন বাজা হবে but, but ভাতটা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে কমন কেজি হয়ে গেছে এখন ভাজা ভাই চল্লিশ নাম্বারটা পাইছেন তো না চল্লিশ নাম্বার পাইছেন আচ্ছা কতক্ষণ লাগবে আচ্ছা başlattı. এটা কি লেজের ভর্তা শুকনা মরিচ লবণ আর পেঁয়াজ না ভাইজানের নাম কি আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন আফজাল হোসেন হ্যাঁ ভাইজান কত বছর ধরে করেন এক মাস তাহলে ভালোই অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ গরমটা একটু বেশি গরম তবে নদীর বাতাসটা তো আছে বাতাসের জন্য গরমটা লাগে না হ্যাঁ আমাদের মাছ এখানে তাহলে চলুন টাইম হ্যাঁ ভাই ভাইজান আমারটা কিন্তু সরিষা বলা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ তেল তো নতুনটাই দেন না ভাই আচ্ছা, আচ্ছা। হচ্ছে আমাদের ইলিশ মাছ এখন Yeah. আমাদের আফজাল ভাই সুন্দর করে মাছটা মাখবে এখন সেই সাথে বেগুন আছে হ্যাঁ, কাঁচা মাছ লাগে আপনি বুঝেন কোনটা হলো মাছে আচ্ছা, ভালো বুঝেন আচ্ছা। আবার লাস্টটা কিন্তু ভরটা হইব বুঝছেন ও কাটার সময় সিস্টেম করা থাকে হ্যাঁ, যেটা মনে আচ্ছা। সেটা আমরা বলতে পারি যেটা কথা হবে না সিস্টেমটা আচ্ছা। ভালো কেমন আছেন ভালো আছেন এগুলা কি ভাই ও আচ্ছা, আচ্ছা কত করে দই পেপসি দই ড্রিঙ্কস এখানে ওয়াশরুমও আছে সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ করতে পারেন হ্যাঁ মামা চলে আসছো তুমি খাওয়ার জন্য ওয়েট করছে এখানে এখানে এসি টেবিল তিনশো টাকা এসি রুমের জন্য হ্যাঁ তুমি কোথায় বসবে এখানে আমরা সবাই বসেছি নেই বাবা এখন আসেনি একটু ওয়েট করো একটু ওয়েট করো খাবার আসেনি চলে আসছে আমরা করছি আমাদের এখান থেকে এটা এই হচ্ছে আমাদের টেবিল চলে আসছে আমাদের ভাজা মাছ ইলিশ ভাজা সর্ষের তেলে আর বেগুন সাথে আসছে ইলিশের ডিম বেগুন এটা হচ্ছে লেজ ভর্তা আমি এখন হাত ধুয়ে আসি খেতে হবে হাত ধুয়ে আসি kamu terkadar sih kamu lancer, best, iya, kamu lancer, dia kamu ini gini খাই পরে কথা হবে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ ড্রিঙ্কসের মেলা সবাই ড্রিঙ্কস খাচ্ছে কাঁচা মাছের টেস্টি আলাদা কোনটা একশো একশো ইয়া চৌত্রিশশো চল্লিশ টাকা আচ্ছা বল বল তো তিন তিন বল দশজন আছে বাবু দশজন দশজনের ওখানে আবার বল হিসাবে ধরছিল বুঝছেন এই জন্য আচ্ছা, আমাদের বল আচ্ছা আচ্ছা তাহলে হলো এটা আছে চার হাজার পঁচাশি চার হাজার পঁচাশি না চার হাজার পঁচাশি সুপ্রিয় দর্শক শেষ হলো আমাদের পদ্মার পাড়ের ইলিশ ভাজা খাওয়া খেতে বেশ মজাই হয়েছে তাজা তাজা ইলিশ আর সেই সাথে ইংলিশের লেজ ভর্তা সত্যি অতুলনীয় নদীর পাড়ে বসে সবার সামনেই ইলিশ কেটে ওটাকে সর্ষে দিয়ে ভাজা করে সাদা ভাত দিয়ে খাওয়ার মতন মজা সত্যি আলাদা অন্যরকম ভালোই লেগেছে আপনারা আসতে পারেন এসে কয়েকটা রেস্টুরেন্ট যাচাই করবেন তারপর এখান থেকে খাবার কিনে খাবেন আমাদের টোটাল বিল হয়েছে দশ জনের জন্য বাচ্চা কাচা বাদে চার হাজার পঁচাশি টাকা এর মধ্যে তিন হাজার টাকা হচ্ছে ইলিশের দাম বাবদ দুইটা ইলিশ যেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি আর বেগুন ভাজা ছিল টোটাল বারো পিস আমরা এর সাথে আর কোনো খাবার নিইনি অন্য কোনো ভর্তা নিইনি কারণ ইলিশ মাছ ভাজার সাথে সাথে ওরা ইলিশের যে লেজটা আছে ওটা দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছে সো অন্য কোনো ভর্তা নেওয়ার প্রয়োজন নেই কারণ তাহলে ইলিশের যে স্বাদ ঠিকমতো পাওয়া যাবে এজন্য আমরা অন্য কোনো খাওয়ার পর সবাই যার যার মতো এক একটা ড্রিঙ্কস নেওয়া হয়েছে কেউ কোকা কোলা কেউ ফান্টা যাই হোক খুব ভালো লাগছে সুন্দর বাতাস নদীর পারে বৃষ্টি হয়েছিল আগে যার জন্য আমরা আর একটু ঘোরাঘুরি করবো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ